আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো অরিজিনাল ভিটমেট কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং খুবই সহজভাবে চলুন ফার্স্ট আমরা গুগলে যাই গুগলে যাওয়ার পর দেখেন সার্চ অপশন আছে সার্চে গিয়ে লিখবেন ভিটমেট ফ্রি ডাউনলোড তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি লিখছি ভিডমেড ফ্রি ডাউনলোড পরে যে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন পরে আপনার যে সামনে এসে পড়ছে ফার্স্টটি option made app and APK download official site এটা যাবেন না যেমন হবে এটা এপিকে পিও ডট কমে এখানে ক্লিক করবেন মেড ফর অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করার পর তো আপনারা সবাই দেখুন এপিকে পিওরে গুগলে সার্চ দিলেই আপনি ওইটা লিখলে বাদে এখানে আসা পারবে মিডমেড ফ্রি ডাউনলোডের লিখলে বাদে আপনার দ্বিতীয় অপশানে আবার এখানে দেওয়া আছে যে হ্যাঁ এইচ এইচডি ভিডিও ডাউনলোডার তারপর আপনার ডাউনলোড এপিকে ক্লিক করবেন ক্লিক করার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন VidMate HD video downloader and live TV তো এখানে দেওয়া আছে যে ডাউনলোড এপিকে ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন আপনার তেইশ এমবি তেইশ এমবি আপনার এখান থেকে নিয়ে যাবে এই যে অপশন চলে আসছে চুজ হোয়ার টু ডাউনলোড কোথায় ডাউনলোড করবেন আপনি ইচ্ছামত আপনি আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করতে পারেন বা আপনার কার্ড মেমোরিতে ডাউনলোড করেন আমি অবশ্য ফোন মেমোরিতে ডাউনলোড করি তো আমি এখন ডাউনলোডে ক্লিক করব এখানে দেওয়া আছে ফাইল মাইট বি আর্মফুল আমি ডাউনলোড আনি এই যে ডাউনলোড হচ্ছে ডিটেলসে ক্লিক করেন তারপরে দেখতে পাচ্ছেন আর এটা যেটা দেখতে পাচ্ছেন ব্রুসলি আমি ব্রুসলির একজন বড় ফ্যান তারপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে তো সবপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পেলেন বিটমেট কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো বিটমেট ডাউনলোড করে হওয়ার পর এখানে ক্লিক করবেন দেখুন সাইটটি এসে পড়ছে পরে ইনস্টলে ক্লিক করবেন সব মোবাইলের ফাংশন অন্যরকম আমারটা এমন তো একটা অন্যরকম হতে পারে তো এখন ইনস্টলিং হচ্ছে এটা ইনস্টলিং হওয়ার আগে এমন হয় যদি সফটওয়্যারে কোনো সমস্যা থাকে অ্যাপে তো এটা আর কি তারা দেখে যদি সফটওয়্যারের সমস্যা না থাকে তাহলে এখানে এই যে দেখেন অ্যাপ ইনস্টলড রাইট চিহ্ন আসছে ডান এখন আমি এটা ওপেন করব এই যে দেখেন দর্শক চলে এসেছে তো কমপ্লিট এখানে অ্যালাউ দিবেন এখানে আলাদা লেটার দেবেন তো এই দেখুন দর্শক এসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখন এখান থেকে চাইলে সার্চ অপশানে গিয়ে যে কোনো কিছু অপশানে সার্চ করতে পারেন যেমন আমি ব্রুসলির ভক্ত যেমন লিখব you see Bruce L W Bruce Lee এই এখন ব্রুসলি যা আছে ভিডিও পিকচার সব এসে পড়বে আপনারা যা চান এখান থেকে সব আসে সব পাবেন দেখুন ব্রুসলি ব্রুসলি নাম দেওয়ার পর অনেকগুলো ভিডিও চলে আসছে সব চলে আসছে আপনার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন তো ঠিক আছে দর্শকবৃন্দ আজকে এই পর্যন্তই আপনাদের আরও আমি অনেক কিছু না জানা তথ্য আমার ইউটিউবে জানাবো আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব দেন বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন সবাইকে ধন্যবাদ আমার অন্তর অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে